আদর্শ মানুষ হিসাবে অনুসরণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন শেষ নবী হিসাবে মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে প্রেরণ করেছেন এবং তার আদর্শের মধ্যেই মানুষের কল্যাণ নিহিত আছে আল্লাহ রব্বুল আলমিন সেটাও বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় আহজাব একুশ নম্বর আয়তে বলেন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত আছে রসুল মোহাম্মদ সাল্লাহ আলী মধ্যে মানে উত্তম আদর্শ যদি খুঁজতে হয় একজন ব্যক্তির কাছেই খুঁজতে হবে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এখানে কোনো ইমাম বা কোনো মনীষী কোনো দার্শনিক কোনো পণ্ডিত কোনো বিজ্ঞানী বা কোনো পীর যেই হোক না কেন কারো আদর্শই শ্রেষ্ঠ নয় কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ আদর্শের ধারক হলেন মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম অতএব এর বাইরে যাওয়ার সুযোগ নেই এর মধ্যে কল্যাণ আছে অনেক অন্য কোনো ব্যক্তির অনুসরণ করবেন সেখানে কোনো কল্যাণ নেই বরং ক্ষতি আছে সুরা আল ইমরান একত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন কুল ইংকুম তুম তোহিবন আল্লাহ আপনি বলুন যদি তোমরাকে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তাবে অনি তাহলে আমার অনুসরণ করো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মোহাম্মদ সাল আলী সাল্লামকে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মোহাম্মদ সাল আলী আসাল্লামের অনুসরণ করো ফত্তাবে উনি আমার অনুসরণ করো ইউ হবিব কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াইয়াক ফিরিল্লাকুম দুনু বাকুম এবং আল্লাহ তোমাদের যাবতীয় পাপকে ক্ষমা করে দিবেন অর্থাৎ মোহাম্মদ সাল্লামকে যদি অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করে নিই আকিদাগতভাবে আমূলগতভাবে আমার জীবনে যত পাপই থাক না কেন সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এই জন্য কেউ ইসলাম গ্রহণ করলে আশাহাদু আল্লাহ ইলাহিল্লাহ ও আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুল রাসুলু এই কথাটি কেউ বললে ইয়াহদেমু মাকানা কবলাহ জীবনে ইতিপূর্বে যত পাপ করেছে যত খারাপ কাজ করেছে অন্যায় করেছে ইয়াহদেমু সবগুলোকে ধ্বংস করে দিতে পারে কোনো পাপ থাকবে না এই জন্যই তার একটা পাঠ মোহাম্মদ সাল্লামের উপরে ইমান আনা অনেকগুলো আয়াত আছে অনেকগুলো হাদিস আছে আল্লাহ নবীর মর্যাদাটা এত বেশি অনুসরণের ক্ষেত্রে বলছেন মান আত মোহাম্মদান ফকাদ আত আল্লাহ ওমান আস মোহাম্মদান ফকাদ আসাল্লাহ সহিবুখারের হাদিস দ্বিতীয় খণ্ডের এক হাজার একাশি পৃষ্ঠে বর্ণিত হয়েছে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ করে তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সুরায় নিসা আশি নম্বর আয়তে বলছেন রসুল আল্লাহ যে রাসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো তাহলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য ফরজ আনুগত্য ফরজ এর উল্টা যারা চলবে আল্লাহ বলছেন নোয়াল্লিহি মাতাওয়াল্লাহ ও যেদিকে চলতে চায় সেদিকে চলার আমি সুযোগ করে দিব ঠিক আছে চলো অনুসলিহি জাহান্নাম এরপর আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো আসার দেব জাহান্নামের মধ্যে তো নবী মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের অনুসরণ ছাড়া কেউ যদি অন্য পথে আগাই তাহলে তার পরিণাম জাহান্নাম সুরায় নূর তেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেরা যেন ভয় করে সাবধান হয়ে যায় যারা মোহাম্মদ সাল আলী বিরোধিতা করে দুনিয়াতে তাদেরকে পরকাল প্রস্তুত করা আছে কোনোভাবেই মোহাম্মদ সাল্লামের আনুগত্যের বাইরে যাওয়া যাবে না চারশো তেতাল্লিশ নম্বর হাদিস একটু হাদিস থেকে উদাহরণ নিলে আরো স্পষ্ট হয় পরিস্থিতি কত জটিল হবে জাবের রাজাল্লানা বলছেন আল্লাহ রসুল চুপে গেলেন আর তাওরাতে নুস্কাটা পড়া শুরু করলেন এই ওরা দেখে তাকাইয়ারা আজহু রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ আলী সাল্লামের একেবারে লাল হয়ে গেছে ফানাজারা ফকাল আবু বকর সাকলাতকা সাওয়াকলিয়া ওমর ওমর তোমার ধ্বংস হোক তুমি ধ্বংস হয়ে যাও আর তারা মাবি অজি রসুল্লাহ

আমি সন্তুষ্ট হয়েছি ওমর রাজিয়াল্লাহ হয়ে গেলেন চটচট করে বলে দিলেন মানে বুঝতে পেরেছেন তাওরাত পড়াটা সহ্য করতে পারেননি অথচ তাওরাত নাজিল হয়েছে যদি উপস্থিত হন আর তোমরা যদি তাকে অনুসরণ করো আর আমাকে যদি বাদ দাও দলাল তোমাং অবশ্যই তোমরা জাহান্নামের পথে চলে যাবে চিন্তা করেন একটা জিনিস মোহাম্মদ সাল আলাইসাল্লাম নবী মুসালাম একজন নবী আল্লাহ বলে দিলেন যদি তাওরাত রাখো বাদ দাও তাওরাত স্বয়ন যদি মুসালাম হাজির হন আর তোমরা যদি তাকে গ্রহণ করো আমাকে ছেড়ে দাও তোমরা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে লাল তোমার জান্নাতের পথ থেকে তোমরা পত হয়ে যাবে হাইয়ান শোনো যদি আজকে মুসা আলাহাল্লাম জীবিত থাকতেন লাত্তাবাহানি মুসাও আমার অনুসরণ করত আমি যেটা নিয়ে এসেছি পাইদা দীপ্তিমান নাকিয়া স্বচ্ছ পরিষ্কার বিধান নিয়ে এসেছি এইটা রেখে তোমরা তাওরাত কেন পড়ছো অর্থাৎ আল্লাহর নবী তাওরাত পড়ুক এটা মেনে নেননি কোরআন এবং সুন্নার সামনে যদি তাওরাত বাতিল হয়ে যায় ইঞ্জিল যদি বাতিল হয়ে যায় আল্লাহর পক্ষ বাতিল হয়ে যায় কোরআন সুন্না বিরোধী সারা পৃথিবীতে সবই বাতিল হয়ে যাবে কোনটাই টিকবে না মুসলিম কোরআন সুন্নার সামনে আত্মসমর্পণ করবে এটাই নীতি দুইটা জিনিস আসলো এক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যতীত কারো আনুগত্য চলবে না দুই নম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনিত সংবিধান পবিত্র বলতেন না লাকাদ্দিতুকুম বাইদা নাকিয়া আমি নিয়ে এসেছি যেটা সেটা হলো স্বচ্ছ পরিষ্কার দীপ্তিমান উজ্জ্বল বিধান নিয়ে এসেছে যার মধ্যে কোনো ত্রুটি নাই আর তুমি সেটা করছো কেন আমরা অনেকে মুখে বলি আমি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুসরণ করি কিন্তু আসলে কিছুই করে না পাশ পাশে দামই দেয় না সাহাবা কেরাম ভাবে মূল্যায়ন করতেন শিকারকে ছোট কুকুর দিয়ে মারছে তো বলছেন যে দেখো রসদ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এই কঙ্কর দিয়ে শিকার করা যাবে না কারণ এই ছোট্ট পাথর দিয়ে মারলে পারবা না ধরেন হরিণ মারলো হয় দাঁতটা ভেঙে হয়ে গেল চোখ অন্ধ হয়ে যাবে দাঁত ভেঙে যাবে কিন্তু শিকারকে ধরতে পারবে না ও দৌড় দিবে চলে যাবে জীবনে কষ্ট পাবে অতএব এইভাবে কঙ্কর দিয়ে মারাটা আল্লাহ নবী নিষেধ করেছেন এই কথা শুনিয়ে এই হাদিসটা শুনিয়ে উনি ওনার কাজ করছেন অথবা আবার দেখছেন ফাইয়াকফ আবার দেখছে এই হাদিসটা শোনার পরেও আবার কঙ্কর মারছে এইটা দেখে নফল তার ভাতিজাকে বলছেন আমি আল্লাহ নবী নিষেধ করেছেন তুমি আবার কেন কঙ্করটা মানলে শুধু এতটুকু কাজ আবাদা আমি আবদুল্লাহ তোমার সাথে জীবনে কোনোদিন কথা বলবো না শুধু একটা সুন্নাতের বিরোধিতা করেছে আর এটাই সহ্য করতে পারেন একজন সাহাবি করতেন একজন ব্যক্তি শুধু নিষেধ করেছেন আল্লাহ রাসুল পরে আর একবার মারছে পর্যন্ত আবদুল্লাহ মুগাফল তার ভাতিজার সাথে আর কোনোদিন কথা বলেননি এইভাবে মূল্যায়ন করতেন আজকে আমরা কত সোননাথকে অবজ্ঞা করছি কত সোননাথের বিরোধিতা করছি তাও দাবি করি আমি নবী প্রেমিক